রয় সিকিউরিটি সার্ভিসেস যেখানে আপনি একই ছাদের তলায় পাবেন Dahua Hikvision Godrej CP Plus এর মতন নামি ব্র্যান্ডের IP and analogue cameras installation service and AMC করা হয় সাথে দু বছরের ওয়ারেন্টিও পাবেন এছাড়াও আপনি real time CP Plus ESSL এর মতন নামি ব্র্যান্ডের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফেস এর মতন অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং smart home automatic with mobile access সিস্টেমের মতন উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তির নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় জিনিস জিনিস পাবেন আপনারা আমাদের কাছে বাজার মূল্য থেকে অনেক কম দামে জিনিস পাবেন বিশদে জানতে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বিয়ারি বারুপুর দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন ছয় তিন অথবা কল করুন nine seven three five one six zero two three one এই নাম্বারে